খেয়াল খোয়াবে ভরা নৌকো ভাসে যদি ভোরের তরিতে চড়ে কাল কেউ আসে যদি খেয়াল খোয়াবে ভরা নৌকো ভাসে যদি ভোরের তরিতে চড়ে কাল কেউ আসে যদি আশা ভরা রাস্তা মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতড়াস কে জানে ধোয়াটে কুয়াশা ভরা রাস্তা মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতড়াস কে জানে খুঁজেছি তোকে রাখবে রাতে চলেনি আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে মনের অলি গলি হয়ে কেন পালালি রাতেও মরিচিকা দেখছি একা একা